the hour. The beat goes on. Boshi on the mic. Boshi on the mic. আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়াও আমার ভয়েস কত <laughs> সুন্দর কাশতে কাশতে আমি শেষ anyways yes hello exactly you are listening Porshi on the mic only on capital F M ninety four point eight আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এবং অবশ্যই অনেক কথা হবে <laughs> যদিও ডাউট আছে আজকে বেশি কথা হবে কি না বাট হ্যাঁ অনেক গান হবে দ্যাটস ফর শিওর আমি আপনাদের সবার সব প্রিয় গানগুলো আজকে প্লে করা ট্রাই করবো অ্যাট দ্য সেম টাইম আমারও কিছু প্রিয় গান আমি ট্রাই করব প্লে করে দেয়ার হুম। ওকে। সো আমি একটু আগে বলে নিচ্ছি যে আজকে <coughs> আমার যেহেতু ঠান্ডা লেগেছে। আজকে ঠান্ডা লাগেনি। অনেক আগেই ঠান্ডা অনেক আগে বলতে দুদিন দিন হয়ে গেছে ঠান্ডা লেগেছে। সো <laughs> ওটার জন্য আজকে একটু কম কথা হয়তো বা বলবো এবং মাঝে, মাঝে যদি <coughs> আমার মানে কি বলবো? হঠাৎ করে যদি কাশি চলে আসে ওটার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না। যদি এটা খুবই বাজে একটা ব্যাপার কথা বলতে, বলতে কাশি চলে আসাটা। মাইক্রোফোনের সামনে ডেফিনেটলি তো যাই হোক সরি আগে থেকে আমি সরি বলে নিচ্ছি। অ্যান্ড এখন আমি যেটা বলবো যে যেহেতু আজকে আমি কম কথা বলবো এবং বেশি গান প্লে করব তার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাকে কিন্তু টেক্সট এবং ফেসবুক লাইভে কমেন্টের মাধ্যমে আমার কাছে সবার সব গানের রিকোয়েস্টগুলো জানিয়ে ফেলতে হবে রাইট সো আমাকে আমাকে রিকোয়েস্টগুলো কিভাবে করবেন সে ব্যাপারগুলো একটু জানিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমাকে টেক্সট কী করে করবেন টেক্সট অথবা এস এম এস যেটাই আপনারা বলুন না কেন আমাকে এস এম এস করার যে নিয়মটা রয়েছে সেটা হলো আপনাদের মোবাইলের মেসেজ আপনি গিয়ে সেখানে টাইপ করতে হবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম তারপর একটি স্পেস দিয়ে আপনার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে আপনার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দিন two six nine six nine এই নম্বরে এবং তাছাড়া যেটা করতে থাকতে পারেন সেটা হলো ক্যাপিটাল অফ এম এই ফোর পয়েন্ট এইটের যে ফেসবুক পেজটি আছে সেখানে চলে আসতে পারেন এবং সেখানে এসে লাইভে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে এবং রিকোয়েস্টগুলো সেখানে আমাকে জানিয়ে দিতে পারেন এবং আমাকে রিকোয়েস্টগুলো জানানোর জন্য বা আপনারা যদি এখনও কনফিউজড হয়ে থাকেন যে কীভাবে আসবো কীভাবে আসবো তাদের জন্য বলে দিচ্ছি Facebook dot com slash capital F M nine four eight সেখানে চলে আসতে হবে এবং এসে আমাকে দেখতে পাবেন যে আমি বকবক করছি <laughs> এবং আননেসেসারি কিছু কথা বলছি হয়তো বা সামটাইমস অ্যান্ড তারপর আপনাদের পছন্দের গানগুলো আমি প্লে করে দিচ্ছি সো আপনারা যারা সরি ফেসবুক পেজে আমাকে লাইভে দেখতে পাচ্ছেন তারা ডেফিনেটলি আমি যখন গানগুলো প্লে করব তখন ফেসবুক লাইভে সে গানগুলো আপনারা শুনতে পাবেন না হ্যাঁ আমি আগে থেকে বলে দিচ্ছি সেটা একদমই শুনতে পাবেন না আপনাদের আমি যে গানগুলো প্লে করছি সেটা যদি আপনাদের শুনতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো নাইনটি ফোর পয়েন্ট এইট সেটা হলো রেডিওতে টিউনিং করতে হবে এবং সেখানে মানে রেডিওতে হলো গানটা শুনতে হবে সো তার জন্য ফেসবুক পেজে শুধুমাত্র এই লাইভে শুধুমাত্র আমার কথা এবং আমাকে দেখতে পাবেন যতক্ষণ আমি কথা বলবো অন এয়ারে জাস্ট এতটুকুই দেখতে পাবেন তারপর আমি যে গানগুলো প্লে করবো সেটা শোনার জন্য ক্যাপিটাল অফ এমের মানে ninety four point eight tune in করে তারপর হলো গানগুলো শুনতে হবে সজীব হোসেন লিখেছে খালি গলায় গান বলো আচ্ছা খালি গলায় এখন কথাই বলতে পারছি না উনি বলছে গান বলো অবশ্যই ট্রাই করবো যদি পসিবল হয় এক্সকিউজ মি আচ্ছা আমাকে কারা কারা লিখেছে আমাকে লিখেছিল তাজফিয়া ইসলাম মোহনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহনা কি অবস্থা আর মামুন হোসেন লিখেছেন না উনি কিছু লিখেন উনি খুব সুন্দর একটা স্টিকার দিয়েছেন তুমি আমার মনে মানুষ গানটা শুনতে চাই অবশ্যই আমি গানটা ট্রাই করব প্লে করার জন্য দীপু দেবনাথ অ্যান্ড আরিয়ান সুমো হাই সুমো কী অবস্থা হেই হোয়াটসঅ্যাপ প্রিন্সেস আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কী অবস্থা সুমো বলো আর হলো আমি আস না হার্টের রুগী এটা হলো গাধা না এটা গাধি হবে কিন্তু বুঝছো আচ্ছা এখানে কেন আমি গাঁথাগাঁথিটা বলছি সেটা হলো উনি একটা কবিতা লিখেছেন এবং কবিতার মধ্যে উনি লিখেছেন গরমে কাঁপছি আমি শীতে হ্যাঁ গরমে কাঁপ- আরে তুমি কোনো কথাই বলবো না বুঝছো <laughs> হার্টের রোগী তুমি কি লিখছো না লিখছো তুমিই জানো মেহনাজ জেফরিন আমাকে লিখেছে আপু তোমাকে যে কি ভালো লাগে বোঝাতে পারবো না আরে thank you thank you so much আর হলো কাজী মামুন আমাকে লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি সাব্বির আমাকে লিখেছেন আপু ইয়াস ভাইয়া বল সুরাইয়া নুসরাত নীরা আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আরে আরফিন আরিয়ান রাইট আরিয়ান কি অবস্থা আপনার বলেন খন্দকার মোহাম্মদ মনির লিখেছে তোমার নিজের একটা গান শোনাও অবশ্যই আমি আমার নিজের একটি গান প্লে করে দিব একটু পরে আর আমাকে মামুন লিখেছেন কাজী মামুন লিখেছেন নাইস লাগছে তোমাকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আর রাকিব লিখেছে এমপি খুব কম তাই বেশি সময় তোমার সঙ্গে থাকতে পারবো না প্রিয় ইটস ওকে প্রিয় আমি বুঝতে পারছি নো ওয়ারিস তুমি জয়েন করেছো এবং তোমার কমেন্ট আমি দেখেছি এবং তুমি যেহেতু বলছোই so it's totally fine and Khandakar Mohammad Monir লিখেছে তারপর হলো তাসফিয়া মোহন আবারও লিখেছেন তারপর হলো খাদিজা আমাকে লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা এমদাদুল হক লিখেছেন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আভামণি লিখেছে তারপর হলো এফ এস ফারুক আহমেদ লিখেছে পড়শি সেই পুতুলি রয়ে গেল thank you thank you so much আর হলো আজিয়াদ লাবিব লিখেছে আসসালামু আলাইকুম আপু নতুন গান আসছে কোনো হ্যাঁ আসছে ইনশাল্লাহ আমার নতুন গানের শ্যুট করতে গিয়ে অ্যাকচুয়ালি আমার ঠান্ডাটা লেগেছে বেসিক্যালি এটার শ্যুটিংয়ের জন্য আমি কদিন আমার ফার্স্টে চিটাগাঙে শো ছিল মানে কনসার্ট ছিল ওটার পরে হলো আমি কক্সেস বাজার চলে যাই সেখানে আমার শুটিংটা হয় মিউজিক ভিডিওর এবং এই ঠান্ডার মধ্যে আমি দুই দিন টানা শ্যুট করতে করতে করতে করতে লিটারেলি আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার যে পরিমাণে ঠান্ডাটা লাগবে এটা বলে বোঝানো যাবে না এবং এখন আমি আসলেই বলে বোঝাতে পারছি না <clears throat> আজকে সকাল পর্যন্ত আই ওয়াজ লাইক ভাই আজকে মনে হয় না আমি রেডিওতে যেতে পারবো আজকে বিকেল পর্যন্ত আমি চিন্তা করছিলাম আজকে আমি আই গ্যাস রেডিওতে যেতে পারবো না বাট স্টিল আমি এসছি বিকজ আমি জানি যে তোমরা আমার জন্য ওয়েট করে থাকবে সো তোমাদেরকে নিরাশ করতে চাইনি তার জন্য <laughs> চলে আসলাম সো এই গানটি ইনশাল্লাহ তোমরা মেবি জানুয়ারিতে পেয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড <clears throat> আমাকে সুমাইয়া আক্তার লিখেছে আপা আমাকে মনে আছে অবশ্যই তোমাকে মনে আছে সুমাইয়া <laughs> সুরাইয়া নুসরাত নীরা লিখেছে থ্রি উইকস ধরে তোমার লাইভের নোটিফিকেশন আসে নাই এত বড় সাহস মানে তোমার না আমারও না এই নোটিফিকেশনের এত বড় সাহস তোমার কাছে কেন যায়নি দাঁড়াও আমি নোটিফিকেশনের সাথে একটা মিটিংয়ে বসছি বুঝছো আর অনেক সাহা লিখেছে আপু আপনি দেখতে অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আর সরি আর লিখেছেন যে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এম এম করিমা আক্তার লিখেছে আমি বাবা মায়ের সাথে আদরের মেয়ে গানটি শুনতে চাই আপু দ্যাটস সো সুইট আচ্ছা এই গানটির ব্যাপারে বলবো যে হ্যাঁ কিছুদিন আগে আমার একটি গান রিলিজ হলো আমার গানটি বলতে হলো কি মিনা কার্টুন আই গ্যাস সবাই দেখেছে আমাদের সবার ছোটোবেলার খুব সুন্দর এবং খুবই মিষ্টি একটা মানে একটা না অনেকগুলো মুহূর্ত মিলিয়ে আসলে মিনা কার্টুনটা জড়িয়ে রয়েছে তো সে মিনা কার্টুন যেহেতু বাংলাদেশ ইউনিসেফ বাংলাদেশের থেকে আমার কাছে হঠাৎ করেই একদিন কল আসেন কল আসে এবং হলো আমাকে বলে যে এই গানটি আবার নতুন করে অফিসিয়ালি গাওয়ার জন্য সো আমার আই ওয়াজ লাইক এবং স্টিল আম লাইক যে আলহামদুলিল্লাহ it's it's a very big opportunity for me because সেই কার্টুনটি দেখে এবং যে গানটি শুনে হলো আমাদের ছোটোবেলাটা পার হয়েছে বা আমার ছোটোবেলাটা পার হয়েছে সেই সেম কার্টুনের সেই গানটি থিম সংটি আমি আবার অফিসিয়ালি নতুন করে গাইতে পারবো সেইটা আসলে আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা পাওয়া এবং বড় একটা সুযোগ তো যাই হোক সেখানের জন্য মানে সেটার জন্যই বেসিক্যালি এই গানটা রেকর্ড করা হলো এবং এখন থেকে মিনা কার্টুনের থিম সং হিসেবে আমার গানটিই যাবে এবং সেই জন্য আমি অবশ্যই ইউনিসেফ বাংলাদেশকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি আবারও তো এই গানটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে যারা যারা এখনও দেখোনি বা এখনও শোনোনি তাদেরকে বলবো যে তোমরা একটাবার গানটা শুনে আসতে পারো আমি জানি না যে কতটুকু ভালো গাইতে পেরেছি আমি জাস্ট চেষ্টা করেছিলাম ভালো করে গাওয়ার জন্য আমার সাধ্য মতো এবং আর জন্য বাকিটা হলো তোমরা জানো এবং আপনারা জানেন যে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে তো দোয়া করবেন আর যে ব্যাপারটা যে আর নতুন গান হ্যাঁ আবার ওই একটু আগে আমি বলেছি যে জানুয়ারিতে ইনশাল্লাহ আমার একটা নতুন গান আসবে হোক আর আশিস সরকার লিখেছে কেমন আছেন আপু আজকে আপনাকে দেখতে অনেক কিউট লাগছে আচ্ছা আমি বুঝি না যেদিন হলো আমি মাথায় তেল দিয়ে আসবো সেদিন কিউট লাগবে যেদিন আমি অসুস্থ থাকবো সেদিন তোমাদের কাছে আমাকে কিউট লাগবে আর যেদিন খুব ফ্রেশ মাইন্ডে আসি তখনই বলো আপু তুমি কি অসুস্থ জিনিসটা অলওয়েজ আমার জন্য উল্টা হয়ে যায় but thank you so much আর আমাকে আরও শাখাওয়াত হোসেন শাহিন লিখেছে পড়শি তুমি এত শুটিং কেন করো ওই যে তোমরা আমাকে প্রশ্নগুলো করো যে নেক্সট গান কবে আসবে সেটার জন্য আমাকে শুটিংটা করতে হয় কারণ এখন তো হলো শুধু আগে তো একটা সময় ছিল যে শুধু গান রেকর্ড করতাম অ্যালবামটা রিলিজ হতো শ্যুটিংয়ের খুব একটা ব্যাপার ছিল না যে মিউজিক ভিডিও করতে হবে এটা একদমই ছিল না শখের বসে হয়তো বা একটা দুটো মিউজিক ভিডিও আমরা করতাম দ্যাটস ইট কিন্তু এখন হলো মিউজিক ভিডিও করাটা হলো ম্যান্ডেটরি হয়ে গেছে যে মিউজিক ভিডিও ছাড়া আমরা গানটা রিলিজও করতে পারছি না ঠিক করে একটা না একটা মিউজিক ভিডিও মানে একটা না একটা ভিডিও লাগবেই এই গানের জন্য তো ওটার জন্য বাধ্য হয়ে মিউজিক ভিডিওটা করতে হয় এবং বাধ্য হয়ে তোমাদের জন্য শুটিংটা করতে হয় আর মিষ্টি পরি লিখেছে আপু তোমার শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে থ্যাংক ইউ আর আমাকে আবার সুমাইয়া আক্তার লিখেছে আপু তোমাকে লাল রঙের জামা পরলে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট আমি এখন থেকে বেশিরভাগ সময় লাল কালারের ড্রেস পরা ট্রাই করব ঠিক আছে হ্যাপি এবং শাড়িও পরে আসবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমার আর টিভিতে যেই শোটা চলছে মানে রিয়েলিটি শোটা চলছে সেখানে ম্যাক্সিমাম এপিসোডই হলো আমি শাড়িটা পরি বিকজ আমার কাছে আসলে শাড়ি অনেক বেশি পছন্দের তো ওটার জন্য আমার কাছে এইখানে আর শাড়ি পরে আসাটা হয়ে ওঠে না আমার জন্য অ্যাকচুয়ালি হয়ে ওঠে না কারণ হলো সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করে আমার বের হয়ে যেতে হয় বাট ইনশাল্লাহ একদিন আমি শাড়ি অবশ্যই পরে আসবো তোমাদের জন্য ঠিক আছে আর এমডি ফেরদৌস রহমান লিখেছেন হাই হাই তারেক মাহমুদ লিখেছে কম কথা কেন কম কথা কারণ হলো আজকে আমার ঠান্ডা লেগেছে আমি বেশি কথা বলতে মানে বলতে পারবো কিন্তু হলে একটু পরপর আমার কাশি চলে আসবে যেটা নাকি তোমাদের কাছে বিরক্তির একটা কারণ হয়েও যেতে পারে তো আমি আসলে তোমাদের বিরক্তির কোনো কারণ হতে চাই না <laughs> ওটার জন্য সুরাইয়া নুসরাত নীলা লিখেছে আপু তোমাকে আমি কিডনি বলে ডাকবো মা ওয়াই কিডনি দ্যাটস <coughs> কি বলবো দ্যাটস সুইট ঠিক আছে আমি আরেকটা ওয়ার্ড আমার মাথায় আসছিল but I'm not can say that I'm definitely I'm definitely can say that it's a cute and sweet name kidney and unusual as well but এটা কেন আমি একটু জানতে চাই এই কিডনি নামের পেছনের রহস্য কি <laughs> আরফিন আরিয়ান লিখেছে ইউনিসেফ তোমার নাম্বার পায় আমি কেন পাই না <laughs> তাই তোমরা আমাকে হাসাবো না বুঝছো আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন তাসফিয়া ইসলাম মোহন আমাকে লিখেছে আজকে হ্যাঁ ও আজকে আম্মু এক জায়গায় টাকা রেখে রেখে আরেক জায়গায় খুঁজে আর না পেয়ে আমাকে বকছে বলো তো কেমনটা লাগে এটা হয় এটা মেনে নিতে হয় বুঝছো এটা হলো বাস্তবতা <laughs> কিচ্ছু করার নেই এই জায়গায় কিছুই করার নেই আর হলো আমাকে আরও কারা কারা লিখেছে সেটা অবশ্য আমি পড়ব বাট তার আগে ওই যে বললাম একটা গান তোমাদের জন্য প্লে করে দিব এবং আই রিলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে আর গান ডেফিনেটলি তোমরা এখানে যারা যারা হলো আমার সঙ্গে ফেসবুক লাইভে আছে তারা ফেসবুক লাইভে গানটা শুনতে পাবে না গানটা শুনতে পাবে তখনই যখন নাকি তোমরা রেডিওতে ninety four point eight tune in করবে ঠিক আছে সো গানটি শুনতে থাকো এবং সাথেই থাকো আমার আসছি একটু পরেই ha ha. 94.8 FM. Okay so আমি আবারও চলে এসেছি এবং কিছু সুন্দর সুন্দর গানের পরে যে গানগুলো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলা অ্যান্ড রিকোয়েস্টেড সংগুলো প্লে করার পরে এখন আবার যেটা তোমাদেরকে বলবো যে তোমাদের এখনও কিন্তু সময় আছে আমাকে সঙের ব্যাপারে জানানোর বা সং রিকোয়েস্ট করার লাইক এগারোটা পর্যন্ত ঠিক আছে সো আমাকে কি করে জানাতে পারবে বা কীভাবে রিকোয়েস্ট করতে পারবে সেটার জন্য আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমরা আমাকে এস এম এস করতে পারো আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও ঠিক সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর তাছাড়া হলো ফেসবুক লাইভে এখন আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো Facebook dot com slash capital F M nine four eight সেখানে আরিয়ান সুমো লিখেছে আচ্ছা তুমি সবসময় এইভাবে মিষ্টি করে কথা বলো না এই বোনাসটা শুধু আমার জন্য প্রযোজ্য না আমি এত মিষ্টি করে কথা বলি না আমি একটু রুট ওয়েতে কথা বলি আই গেস <laughs> আমি জানি না হ্যাঁ আমি রুড বলবো না আমার কাছে ডেফিনেটলি ইটস নট রুড আমি একটু বেশি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি হ্যাঁ মানে আমি যখন এখানে অ্যাকচুয়ালি সোজাসাপটা কথা বলার কিছু নেই এখানে তোমাদের সঙ্গে একটা সুইট কনভারসেশন হয় আর <clears throat> কিন্তু কারোর সঙ্গে যদি আমি কথা বলতে যাই আমার কাছে আমার আমার চোখে যেটা রাইট আমি হলো সেটা আমার ওপিনিয়নটা আমি জাস্ট দেই আর কি দ্যাটস ইট আমি রং হতে পারি অফকোর্স আমার ওপিনিয়নটা দেওয়ার পরে যদি আমার কাছে মনে হয় যে না বা ওই ওই মানুষের কাছে যদি আমার কাছে মনে মানে ওই মানুষের কাছে যদি মনে হয় যে আমি রং সে আমাকে বললে আমি এটা বুঝতে পারি বাট দ্য থিং ইজ আমি সোজা সা মানে সোজা সাপটাভাবে কথা বলি একটা আছে না যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা এটা বলবো কি বলবো না সেটা না আমি জাস্ট ধাপধুপ করে বলে ফেলি সেটার জন্য আমাকে অনেকে বলে যে তুমি একটু রুট অনেকে বলতে হলে আমার আম্মাই বলে অ্যাকচুয়ালি আর আমার একজন ফ্রেন্ড আছে লরা যদি ও আমাকে বলে না ও আমার সঙ্গে হলো হ্যাঁতে হ্যাঁ মিলায় তো ওটার জন্য বলি যে মেবি <clears throat> সামটাইমস আম রুড বা আম একটু বেশি হলো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বাট এটার মানে এই না যে আমি একেবারে বকাঝকা করে সারাক্ষণ বকাঝকা করে এক ধার করে ফেলি সেটা করি না নর্মাল কথা যেহেতু কথা বললে সো নর্মাল কথাবার্তা আমার এরকমই থাকে বাট একটু সোজাসাপটা থাকে আর কি দ্যাটস ইট আর রুনা রেজা আমাকে লিখেছে হাই রুনা সময় আক্তার লিখেছে আপু আমরা তো এই বোন মিলে তোমাকে কমেন্ট করছি না পড়ে কই যাবা হা হা হা আচ্ছা আমি কোথাও যাবো না হা হা হাটা আমি দিয়েছি এক্সট্রা রুনা রেজা আমাকে লিখেছে আপু আমি শিখেছি ওলে বাবালে এরকম এতক্ষণ কই বলো আ আমার কেন তো ঠান্ডা ওকে সুমো লিখেছে এই শুক্রবার না তোমাকে তোমাকে তো প্রতি প্রহরে আমি দেখি আরে পাগলে আমি তো কল্পনাতে সুখী দ্যাটস সো সুইট সুমো আর মিষ্টি পড়ে লিখেছে আপু আমরা দুই বোন মিলে মেসেজ করছি ও আচ্ছা এটাই আমি একটু আগে পড়লাম আই গেস আর হলো তাসফিয়া আমাকে লিখেছে ও আপু ইয়াস বলেন আর বিকুরঞ্জন সরকার বিকুরঞ্জন সরকার রাইট উনি লিখেছেন হাই আপু হাই কি খবর নাসরিন আমাকে লিখেছে তোমাকে আর কমেন্ট করব না এভাবে আর বলার কারণ হলো ও আর আর আর আর আর আর আর এভাবে করে সে লিখেছে তো <laughs> ওটার জন্য এখন থেকে তোমার চোখ দুটা দেখবো আর কথা শুনবো একটা মেয়েকে একটা মেয়ের এত ভালো লাগতে পারে তোমাকে না দেখলে ও আচ্ছা এক্সপিরিয়েন্স হতো না okay that's so sweet of you Nasrin in fact আমি এখানে একজনের চোখ দেখতে পাচ্ছি আমি জানি এটা কি তোমারই চোখ নাকি যদি এটা তোমার চোখ হয়ে থাকে প্রোফাইল পিকচারে তাহলে আমি বলবো তোমার চোখ তো মার্শাল্লাহ এত সুন্দর যে তোমার চোখের দিকে তাকালে যে কেউই তো পাগল হয়ে যাবে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি <laughs> শিলা আফরিন আমাকে লিখেছে আপু আপনি আমার কমেন্ট পড়েন না কেন এটা খুবই ভালো একটা প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটার উত্তর হলো যে আমি এই যে পড়ে ফেললাম তোমার কমেন্ট রাইট <coughs> আর আরিয়ান আমাকে লিখেছে উত্তর দাও না কেন হাসি আমি উত্তর দেই তো কিন্তু হলো সবার উত্তরের পরে না মানে সময়টা হয় না হয়তো আম সো সরি আচ্ছা আরেকজন আরিয়ান আমাকে লিখেছে আরি ইয়ান আমাকে লিখেছে আপি অনেকদিন পর তোমার লাইভ দেখছি খুবই ভালো লাগছে মনে that's so sweet thank you Ariyan আর সাব্বির আমাকে লিখেছে তারপর হলো মুগ্ধমও আমাকে লিখেছে তারপর হলো আমাকে জাহিদ লিখেছে <clears throat> কি হলো আপু আমার রেসপন্সটা পড়ো এটা আমি পড়ে ফেলেছি হুম আপু আমি ঘুরতে গিয়েছিলাম তাই লেট হয়েছে রোনার রোজা কোথায় ঘুরতে গিয়েছিলা আমাকে না নিয়ে বলো একা একা ঘুরতে বের হয়েছো তোমরা হ্যাঁ আমাকে কি চোখে পড়ে না তোমাদের হ্যাঁ আমার কি ঘুরতে ইচ্ছা করে না বলো আমি তো একটা ছোট বাবু আমারও তো ঘুরতে ইচ্ছা করে <clears throat> এটা কি উইয়ার ছিল নাকি লেম ছিল কোনটা আই ডোন্ট নো বাট বলো এবার কোথায় গিয়েছিল মুগ্ধ মৌ লিখেছে সুইট হার্ট তুমি অনেক সিক ইয়াস আমি লিটারেলি এখন জাস্ট <coughs> ওয়েট করছি কতক্ষণে এগারোটা বাজবে কতক্ষণে আমি বাসায় যাব বাসায় গিয়ে কোনো কথা হবে না জাস্ট লেপের নিচে এইভাবে করে ঢুকে ঘুমা যাবো লিটারেলি বিকজ আমি যে কিভাবে বসে আছি জাস্ট আমি বুঝতেছি আমার কি বলবো যাই হোক আর কিছু না বলি এখন জাস্ট আরও কয়েকটা কমেন্ট পড়ে ফেলি কই গেল ওই যে আকরম খান আমাকে লিখেছে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আর এমডি বিজয় লিখেছে হাই হ্যালো এমডি এনামল লিখেছেন হ্যালো তারপর সুরাইয়া আমাকে লিখেছে সবাই তো কলিজা বাবু বলে আমি একটু আলাদা তাই কিডনি বলবো সুইট <laughs> থ্যাংক ইউ। নামটা আমার কাছে ভালো লেগেছে। আর আমাকে এমডি মারুফ খান লিখেছে, "আপু গান আর প্লে করবা না। আর প্লে করলে তুমি লাইভে থাকবে। কারণ গান প্লে করলে আমি আর কিছু দেখি না, শুধু বসে থাকি। কারণ আমি কুয়েত আছি। এখানে বাংলাদেশের রেডিও চ্যানেল নেই।" Ah I am so sorry. আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে ডান। <laughs> আমি বসে থাকব, ওকে? শুধু আজকের জন্য একটু মাফ করা যায়? কারণ হলো আমি ব্রেকটা নেই, কারণ আমি যেন <clears throat> আমি যখন ক্যামেরার সামনে থাকি তখন আমাকে সোজা হয়ে বসে থাকতে হয় আর ব্রেক নিলে হলো আমি ওইদিকে গিয়ে পাটা আসন ধরে বসে কোনো রকমে জাস্ট একটু বসি বিকজ আজকে আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে পারলে আমি ঘুমাই যাই বাট এনিওয়াইজ নেক্সট এপিসোড থেকে আমি লাইভের সময় মানে যখন ব্রেক নেব তখন আমি লাইভের মধ্যেই থাকবো আমি কোথাও যাব না ওকে ওকে আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটু টাইম চেকে যেতে হবে রাইট সো আমরা একটা টাইম চেক থেকে ঘুরে আসি ওকে চলো Capital FM time check. It's 10 p.m. একদম আমি চলে এসেছি আবারও সুরাইয়া নুসরাত নীরা আমাকে লিখেছে আপু আমি কিন্তু তোমার প্রতিবেশী তাই কই থাকো তুমি একটু বলো তো কত নম্বর সেক্টরে থাকো আমি একটু জানতে চাই আর আরিয়ান লিখেছে তুমি চোখে কাজল ও আরফিন আরিয়ান লিখেছে হাসি তুমি চোখে কাজল পড়ো না কেন কারণ আমি চোখে কাজল পড়লে কাজল দেওয়ার <laughs> দুই মিনিট পরেই সেটা স্মাজ হয়ে যায় অ্যান্ড লিটারেলি আমি ওই যে ওই ওই গানের মতো ওই যে কি জানি ছিল আমি যে তোমার ছেন ছেন ছেন তুমি যে আমার ছেন ছেন ছেন ওই নায়িকার মতো অবস্থা হয়ে যায় আমার দুইটা চোখ এরকম এরকম সো <laughs> ওই ভয়তে আমি কখনো কাজলটা পড়তে পারি না বাট আমার কাজল ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আর সাব্বির আমাকে লিখেছে আপু তারপর হলো রাগ মানে হলো উনি অনেক রাগ করেছেন আমার উপর বাবা আমি কি করেছি বলেন তো আমি হিতা করেছি বলেন আমাকে শাহরিয়ার মোল্লা আমাকে লিখেছে আপু বিগ ফ্যান আমি অনেক দিন ধরে তোমার শো দেখি that's so sweet of you thank you so much আর রুনা আমাকে লিখেছে আপু আমি হাতের চিল গিয়েছিলাম তোমাকে মিস করেছি অলে রে থাক জমে না জাস্ট ঠান্ডা লাগিও না প্লিজ আমি তোমাদের সবাইকে বলছি নতুন নতুন ঠান্ডা পড়ছে তো নতুন কুয়াশাটা পড়ছে এখন একটু গরম জামা কাপড়টা ঠিক করে পরে তারপরে বের হবে হ্যাঁ কারণ এখনের ঠান্ডাটা খুবই খুবই কষ্টের আমি নিজে বুঝতেছি আমার মনে হচ্ছে <laughs> যে আমি জাস্ট মারা যাচ্ছি ঠান্ডার এত এত বাজে অবস্থা যাই হোক আমাকে আর কারা লিখেছে নাইম খান লিখেছে হাই আপু কেমন আছেন <laughs> কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ <laughs> সুরাইয়া <clears throat> আ সাত নম্বর হাই ফাইভ তোমার সঙ্গে আমার দেখা হয় না কেন আমি তো প্রতিদিনই প্রায় সাইকেল চালাতে নামি এখন অবশ্য কয়েকদিন ধরে নামা হচ্ছে না মানে সাইকেল চালাতে খুব একটা এখন নামা হচ্ছে না বাট কিছুদিন পর আবার আমি সাইকেল চালাতে অবশ্যই বের হব আমি ইউজুয়ালি রাতের দিকেই সাইকেলটা চালাই একটু রাত হলে তো ইনশাল্লাহ তখন অবশ্যই তোমার সঙ্গে আই হোপ দেখা হয়ে যাবে নিরা আমি আশা করছি যে তোমার সঙ্গে আমার দেখা হয়েই যাবে ইনশাল্লাহ মুগ্ধ মো আমাকে লিখেছে আপু শোনো না আমার কিছুক্ষণ আগে অনেক মাথা ব্যথা ছিল কিন্তু ওষুধ যখন শুরু হয়ে ওষুধ যখন শুরু হয়ে গেছে তখনই ব্যথা নাই নাই হয়ে গেছে মানে তুমি আমার ওষুধ সুইট <laughs> আহারে বাচ্চা থ্যাংক ইউ যাক তোমার মাথা ব্যথাটা কমে গেছে আলহামদুলিল্লাহ আর এম <clears throat> ডি বিজয় আমাকে লিখেছেন সাব্বির লিখেছে আনসার দেন না কেন আচ্ছা তুমি প্রশ্ন করেছিলা আম সো সরি কি প্রশ্ন ছিল আরেকটা বার করো হ্যাঁ এই এখনই জাস্ট আমাকে প্রশ্নটা করো আমি এখনই আনসারটা দিচ্ছি আচ্ছা আর আমাকে লিখেছেন জাহিদ লিখেছেন থ্যাংকস আমার সেমিস্টার পড়ার জন্য ইউ মোস্ট ওয়েলকাম আর আমাকে সাব্বির লিখেছি উত্তর দাও না কেন আপু আমি উত্তর দিচ্ছি বাবা তুমি আমাকে কোয়েশ্চেন তো করো আমি তখনই না তোমার আনসারটা দিতে পারবো কোয়েশ্চেনের আর হুম লা লা আচ্ছা আর কারা লিখেছে আমাকে এমডি এস এম মাহি লিখেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা সাব্বির হোসেন লিখেছে আপু আপনাকে অনেক কিউট লাগছে অনেক অনেক অনেক আমি তো পুরো ক্রাশ তোমার উপর প্লিজ রিপ্লাই ও রে বাবা রে ক্রাশ খাওয়া তো ভালো খুবই ভালো ইটস গুড ফর হেলথ তুমি জানো আমি একটা সময় মানে তখন ছোট বলবো না আমি তো ক্লাস টেনে যখন কলেজে পড়ি তখনও আমি কার্টুন ক্যারেক্টারের উপরেও ক্রাশ খেতাম আমি তো কিছুদিন আগ পর্যন্ত সিনচানের উপরেও ক্রাশ খেয়েছি বিশ্বাস হয় বাট ইয়াস অ্যাকচুয়ালি অ্যান্ড আর আমাকে আরফিন লিখেছেন তারপর হলো আরফিন কি লিখেছেন একবার কোথায় কোথায় আরফিনটা কই গেল ওয়েট আচ্ছা আরফিন আরিয়ান এই যে একবার পারে দেখো তোমাকে এত এত সুন্দর লাগ ও একবার পড়ে দেখো এত এত সুন্দর লাগবে যে বলে বোঝাতে পারবো না হাসি <laughs> আচ্ছা ঠিক আছে আমি নেক্সট এপিসোডে কাজল দিয়ে আসব কিন্তু তখন যদি আমার কাজল স্মাজ হয়ে যায় এবং আমাকে দেখতে যদি ভূতের মতো লাগে তখন কিন্তু কেউ কিছু বলতে পারবো না ওকে <laughs> নাইম আমাকে লিখেছে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রাফি হাসান আছেন আমার সঙ্গে তারপর আরও আছে হলো হার্টের রোগী তারপর আমাকে লিখেছে সুমো কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে এবার আমার হৃদয় যে বিশ্রাম করো চা নাস্তা করে চলে যাও এটা ভালো ছিল ওকে আর কারা কারা আরও অনেকে আমাকে লিখেছেন এবার আমি একটা কাজ করি আমি একটু এস এম এসগুলি পড়ি বিকজ অনেকক্ষণ ধরে তোমাদের এস এম এস পড়া হচ্ছে না আমি জাস্ট তোমাদের কমেন্টগুলো পড়ছি আচ্ছা আমাকে লিখেছেন ইয়াংস্টার পড়শি আপু গায়িকা নায়িকা আর যে বিচারক পড়শি দেব তোমায় ভালোবাসা গানটা প্লে করেন পড়শি তোমার জন্য <laughs> আচ্ছা দ্যাটস দ্যাটস সো সুইট আচ্ছা ও আচ্ছা বিচারক পড়শি দেবতমায় ভালোবাসা গানটা প্লে করো ওকে থ্যাংক ইউ প্রথমত যেটা বলবো যে আপনার নামটা ইয়াংস্টার তো না আপনার নামটা কি আপনি আপনার নামটা একটু আমাকে বলেন <laughs> আর হলো এতগুলো এতগুলো বিশেষণে আমাকে বিশেষায়িত করার জন্য ধন্যবাদ আর দেবতমায় ভালোবাসা গানটি অবশ্যই আমি ট্রাই করবো প্লে করার জন্য যদি আমাদের লিস্টে থেকে থাকে হ্যাঁ আর যদি না থাকে সমস্যা নেই আমি আরেকটা গান আমার আমার গাওয়া আরেকটি গান প্লে করে দেবো আচ্ছা অ্যান্ড মনোরঞ্জন আমাকে লিখেছে হাই পড়শি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি দিয়া আমাকে লিখেছেন হ্যাঁ হাউ আর ইউ সিস্টার আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা দিয়া সঞ্জয় রয় আমাকে লিখেছেন যাদবপুর থেকে আপু take my heartest love I'm your new fan. Love you. মিষ্টি পাগলি অলে বাবালে থ্যাংক ইউ সঞ্জয় আর আমাকে লিখেছে সামিয়া আখি হেই মাই কিউরি আপনি কেমন আছো ইওর ভয়েস জাস্ট আজকে আমার ভয়েসে যে কী অবস্থা হয়ে আছে আমি কি বলবো যাই হোক please pardon me for that and আমাকে লিখেছে পড়শে কে কে কে ও ইয়োর কোথায় ইউ <laughs> আর my favourite singer love you এতগুলো from Tongi thank you Samia আর লাভ ইউ টু আর সুইটি লিখেছেন নরসিংদী থেকে হাই কি খবর এই তো ভালো খবর সুইটি তোমার নামটাই সুইটি তোমাকে আমি আর কি বলি বলো তো <laughs> আবু সাইদ আমাকে লিখেছেন ভালো আমিন সিং থেকে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি সাদিয়া আমাকে লিখেছে কুমিল্লা থেকে বলছি ওকে সাদিয়া তুমি কুমিল্লা থেকে কি বলছো আপু তোমার কথাগুলো না খুব সুন্দর বলে বাবালে <laughs> আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ইমো আমাকে লিখেছে ও ও সাথী ও সাথী বাই জুবিন ওকে জুবিনের কি এরকম কোনো টাটল গান আছে ও সাথী সাথী সাথী আই ডোন্ট নো সাথী মানে তুমি <laughs> আচ্ছা আমি আগে নিজে আগে কনফার্ম হইনি হয়তো বা স্পেলিংয়ে মিস্টেক হতেই পারে বিকজ <clears throat> আমি জানি না আর আরিয়ান আমাকে লিখেছে উত্তরা থেকে বা বাবা এখানে তো উত্তরার বাসিন্দা অনেকেই আছো দেখছি কোথায় আছো তোমরা বলো তো আর আমাকে আরও আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর আমার কিছু এখন একটা কাজ করি আমার কিছু পছন্দের গান আমি প্লে করব আমার দুটো পছন্দের গান আমি প্লে করব একটা হলো এই অবেলায় শিরোনামহীনের I just love this song মানে আমার যে গানটা কি পছন্দের কি পছন্দের কি পছন্দের মানে সকালে ঘুম থেকে উঠে যখন আমি গান শোনা স্টার্ট করি তখন থেকে শুরু করে মানে রাতে আমার গান শোনা শেষ করি আমি এই গানটা দিয়ে এই অবেল I just love this song আরেকটা আছে বেহুলা অ্যান্ড আমি এই দুটো গান আগে প্লে করে নিই তারপর হলো তোমাদের পছন্দের গানগুলো আবার প্লে করা স্টার্ট করব জাস্ট এইটিউন আরেকটা কথা আর দুটো কথা হ্যাঁ <laughs> সেটা হলো যে আজকে একটু আগে একজন আমাকে বলেছিলেন যে আমি যখন ব্রেক নিব তখন যেন আমি লাইভে থাকি আজকে যেহেতু আমি একটু অসুস্থ আমি ব্রেকটা <coughs> নিচ্ছি যেন একটু আরাম করে আমি বসতে পারি আমি লাইভে থাকাকালীন অবস্থায় অথবা আমি যখন ক্যামেরার সামনে থাকবো তখন আমি আরাম করে বসতে পারবো না <laughs> এবং এখানে প্রচণ্ড ঠান্ডা আমার ওই ওই দিকের রুমে চলে যেতে হচ্ছে ওই দিকের রুমটা অনেক গরম সো আজকের জন্য প্লিজ আমাকে একটু মাফ করে দেওয়া যায় I guess next um, episode থেকে অবশ্যই ইনশাল্লাহ আমি যখন ব্রেক নিব তখন লাইভে আমি বসে থাকবো আচ্ছা আর সেকেন্ড যে ব্যাপার সেটা হলো কি যেন মনে করেছিলাম ও আজকে কম কথা বলবো এবং বেশি হলো আমি গান প্লে করব বিকজ আজকে গলার একটু রেস্টের দরকার আছে আমার বেশি কথা বললেই হলো আমার কাশি চলে আসছে সো অনেক কন্ট্রোল করে আছি বাবা আজকের মতো একটু মাফ করে দাও আমাকে সো গানগুলো শুনতে থাকো এবং সাথেই থাকো আমার আসছি একটু পরেই FM. Boshi on the mic. Boshi on the mic. He's like, I'm joking. okay. Hello কি খবর ভালো আছো ওকে সো আমি একদমই চলে এসেছি with my show portion the mic এবং আছে আছি আমি আছি বলছি আছি আমি ঠিক রাত টুকি <laughs> রাত এগারোটা পর্যন্ত <clears throat> এবার আমি একটু দেখি ওকে দাঁড়ো দাঁড়ো কারা লিখেছে হার্টের রোগে আমাকে লিখেছে কাউকে পছন্দ করতে এক মিনিট লাগে ভালোবাসতে ঘন্টা লাগে আর কাউকে ভুলতে সারা জীবন লাগে ওয়াও ভালোবাসতে এক এক ঘন্টা লাগে I did know that okay thanks for letting me know but that's true last লাইনটা ঠিক আছে লাস্ট লাইনের সাথে আমি সহমত আর আলামিন রাজীব লিখেছে hi senorita what's up afterglow by Ed Sheeran গানটা প্লে করো প্লিজ অফকোর্স আমি ট্রাই করব গানটা প্লে করতে অ্যান্ড আমাকে সুমো লিখেছে ডিম পাড়া মুরগি বিক্রি করে এমবি কিনে তোমাকে দেখতেছি এখন এস এম এস করতে হলে এইবার ডিম বিক্রি করতে হবে দাঁড়াও ডিম পাড়া মুখ আমি না মুরগি না পরে আমি উঠতেছিলাম মুগড়ি পিছিয়ে কনে বই দেখো মুগড়ি ওকে আর কারা কারা লিখেছেন আমাকে আমাকে মিষ্টি পরে লিখেছে আপু হ্যাঁ বলো আমি আছি। বলেন ম্যাডাম। মেহেদি আমাকে লিখেছে মেহেদি হাসান লিখেছে, "কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থাকে।" দ্যাটস সো ট্রু। আর হলো আমাকে ফাইজা ফারিন লিখেছে, "আপু কেমন আছো?" আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তোমার কী অবস্থা? আচ্ছা হার্টের রোগী কি প্রেমে পড়েছো নাকি মানে প্রেমে বিচ্ছেদ ঘটেছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ তোমার এসএমএসগুলো দেখে আমার কাছে মানে কমেন্টগুলো দেখে আমার তাই মনে হচ্ছে কি হয়েছে বলো তো কাহিনী কি বলো শামীম ভূঁইয়া শিশির লিখেছে তারপর হলো আমাকে মুগ্ধ মৌ লিখেছে আরও আমাকে অনেকে লিখেছে বাট এস এম এসের ক্ষেত্রে কার কার এস এম এস করেছে সেটা আমি একটু দেখে নিচ্ছি দিয়া লিখেছে sister your name is very nice আচ্ছা থ্যাংক ইউ আর লম্বা মানুষ লিখেছেন তোমার অফিস ডোর থেকে আসলাম সো নাও গোয়িং মাই হ্যাঁ আমি ঠিক বুঝি নাই আচ্ছা তুমি আমার অফিসে এসছিলা অফিসের দরজা এসছিলা এখন তুমি তোমার বাসায় যাচ্ছ এটা মেবি কিছু বলতে চাচ্ছিলা সেলিম তুমি অফিসে আসছ মানে আমাদের অফিসে আসছিলা আমাকে কেন বলো নেই আচ্ছা ওয়েট তুমি কি সেই সেলিম যিনি নাকি গত সপ্তাহের আগের সপ্তাহ আমার জন্য কিছু গিফট নিয়ে আসছিল আমি আমার সঙ্গে দেখা না করে তুমি চলে গিয়েছিল সেই সেলিম তুমি যদি সেই সেলিম হও আমি একটু বলি বুঝছেন মামা উনি হলো খুবই মিস্টিরিয়াস একজন পার্সন হ্যাঁ উনি আমার জন্য গিফট পাঠান মানে নিয়ে আসলেন উনি আমার জন্য আরও অনেক কিছু নিয়ে আসলেন নিয়ে এসে ওনাকে বলা হলো আমার সঙ্গে দেখা করবে কি না উনি আমার সঙ্গে বললেন যে দেখা মানে উনি আমার সঙ্গে দেখা করবেন না উনি আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন এবং আজকেও উনি আবার আসলেন এসে আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন এবং এটা এখন আমি আজকে যে আসলেন এটা হলো এখন আমি এস এম এর মাধ্যমে জানতে পারলাম সেলিম আপনি আমার সঙ্গে কেন দেখা করছেন না আমি কি একটু জানতে পারি দয়া করিয়া একটু বলেন আমি একটু জানতে চাই আর আপনাকে আমার থ্যাঙ্কস দেওয়া হয়নি কারণ আপনি যেহেতু আপনার সঙ্গে আমার দেখা হয়নি সো আমি থ্যাঙ্কসটা দিতে পারিনি এক্সট্রিমলি মানে আমি কি বলবো যে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আপনি যত সুইট করে আমার জন্য এই যে গিফট এটা গিফট বলবো না আমি বলবো কি যে এটা হলো আপনাদের প্রত্যেকের আমার প্রতি যে ভালোবাসাটা সেটা একটা কাজ করবো আমি ছবি তুলে সেটা না হয় আমি পাঠাবো। ঠিক আছে মামা? তাহলে তুমি দেখলে আপনি দেখলে বুঝতে পারবেন। গিফটটা এত সুইট করে উনি সাজিয়েছিলেন। এত সুইট করে এবং আমি বাসায় গিয়ে আমি কার্টুনটা জাস্ট খুলছিলাম আর দেখছিলাম যে এত ছোট, ছোট, ছোট, ছোট জিনিসগুলোও যে উনি এত সুন্দর করে সাজিয়ে তারপরে দিয়েছেন। একটা ছোট্ট মাথার ক্লিপ থেকে শুরু করে, হাতের চুড়ি থেকে শুরু করে এভরিথিং ওয়াজ সো সুইট হ্যাঁ, আপনি জানেন না আমি জাস্ট গেলাম ইয়েতে শো শেষ করে যাওয়ার পরে আমি গিয়ে শুনতেছি যে উনি এগুলো দিয়ে গেছেন and that was really sweet এবং সেখানে একটা ছোট একটা চিরকুট ছিল এতটুকু একটা চিরকুট উনি লিখিয়ে দিয়ে গেছিলেন এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড এত সুন্দর করে আপনি লিখেছেন thank you thank you Salim but thank you আমি বলবো না ওটার জন্য যে আপনি গিফটগুলো আমার জন্য পাঠিয়েছেন কারণ কেউ যখন ভালোবেসে কোনো কিছু দেয় সেটাকে আসলে থ্যাঙ্কস বলে সেই ব্যাপারটাকে কি বলবো যে thanks is not good enough এই জিনিসটা প্রকাশের জন্য তো ওটার জন্য আমি থ্যাঙ্কস বলবো না জাস্ট এতটুকু বলবো যে আপনার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে আমার রইল যদি আপনার কাছে মনে হয় কখনো তাহলে অবশ্যই আপনি দয়া করে একটু বলবেন যে আপনি কখন আসবেন আমাদের অফিসে অবশ্যই আমি আপনার সঙ্গে দেখা করব এবং আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আসলে আমার এই আমার কথা বলছি এগেন থ্যাংকস তো কষ্ট করার জন্য এত কষ্ট করে আপনি যে আসেন সেটার জন্য নাজমুল আমাকে লিখেছে হাই আপি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি নাজমুল বাবু আচ্ছা আচ্ছা আমার নাম হলো বাবু লিখেছেন আপু আমি তোমার আর ইমরান ভাইয়ের big fan okay okay thank you Simon আমাকে লিখেছে ইয়ারি I like you that's so sweet আর আমাকে লিখেছে আম গাছে আম নাই ঢিল কেন মারো পড়শি তোমার লগে কথা আছি কল রিসিভ করো আচ্ছা ঠিক আছে আমাদের এখানে কোনো কল আসেনি এখন পর্যন্ত তো যাই হোক আমাকে রুহিন লিখেছে আমার নাম রুহিন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপু আমি তোমাকে ভালোবাসি দ্যাটস সুইট আর মিম আমাকে লিখেছে আপু please play the song Bedona by Shunno আমার মনটা অনেক খারাপ প্লিজ প্লে করো প্লিজ প্লিজ অফকোর্স আমি আমি অ্যাটলিস্ট যাওয়ার আগেও হলেও আমি গানটা প্লে করে দিয়ে যাব আচ্ছা আমাকে আর কারা লিখেছে আমাকে আরিয়ান লিখেছে উত্তরা থেকে অনিল প্রান্তর সং টু বাই সেই হ্যাঁ সো কি আমি ঠিক বুঝি নাই অনিল প্রান্ত আমি অনিকেত প্রান্তর সেটার সেই গানটা আমি জানি বা চিনি বা অবশ্যই এটা শুনেছি অনিল প্রান্ত আমি ঠিক আমার এই মুহূর্তে এই টাইটেলের গানটা মনে পড়ছে না আমি অবশ্যই ইয়ে করছি খুঁজে বের করে আমি অবশ্যই প্লে করার ট্রাই করব অ্যান্ড আমাকে সাদিয়া লিখেছে পিঙ্কি আমাকে লিখেছে আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমি যদি ছেলে হতাম তাহলে ডেফিনেটলি তোমাকে প্রপোজ করতাম সুইট আরে মাই ব্যাড অ্যান্ড আর আমাকে লিখেছে যে মনোরঞ্জন দেব লিখেছে তারপর হলো আমাকে রয়সা লিখেছে তারপর হলো ফাহিম আমাকে লিখেছে তারপর সুইটি আমাকে আবারও লিখেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো আমাকে টেক্সট করছো আর হলো যমুনা কি ব্যাক করবো হ্যাঁ কি ব্যাক করবো আবার লম্বা মানুষ আমি ঠিক বুঝি নাই তুমি কি বলতে চেয়েছো যমুনা কে যমুনা বা কি আশেপাশে যাই হোক আমাকে আরেকটু ডিটেলসে বললে আমি বুঝতে পারবো আর আমাকে নাবিল হাসান লিখেছে হাই লাভ <laughs> আচ্ছা, তুমি হ্যাঁ, নমন দিদি, নমন দিদি? আমি ঠিক বুঝি নাই এই গানটা কি? আচ্ছা আমরা অবশ্যই হলো তোমরা মাঝে, মাঝে না এমন সব গানের জন্য রিকোয়েস্ট করো। কখনো সেই টাইটেল আমি মানে পড়তেই আমার বারোটা বেজে যায় যে, কি লিখেছে? <laughs> এটাকে বুঝে নি সো আমি ট্রাই <coughs> করব তোমার এই গানটা খুঁজে বের করার। আর হলো আমাকে লিখেছে সুইটি আপু <coughs> ও আচ্ছা যমুনাতে তুমি কি ব্যাক করবে আবার আমি তো হলো একটু পরে চলে যাব সো <coughs> যমুনা থেকে তোমার এখানে আসতে কতক্ষণ লাগবে I really don't know Selim যদি তুমি এর মধ্যে আসতে পারো ডেফিনেটলি তুমি আসো এবং আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করবো ঠিক আছে মানে এগারোটার মধ্যে তুমি যদি চলে আসো তাহলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করব আর যদি মনে করো যে না তুমি এখন আজকে যেতে চলে যাচ্ছ তাহলে সাবধানে যাও ইনশাল্লাহ নেক্সট হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট এপিসোডে তুমি মানে নেক্সট ফ্রাইডেতে তুমি চলে এসো যদি তোমার প্রবলেম না হয় বা কষ্ট না হয় অবশ্যই তোমার সঙ্গে আমি দেখা করবো ইনশাল্লাহ ওকে আর হলো আমাকে নাবিল আমাকে আবারও লিখেছে সাইমন লিখেছে রুহিন আমাকে লিখেছে তারপর হলো আরও অনেকে লিখছে ঠিক আছে বাট হলো আমি কমেন্ট খুলে পড়ি সাব্বির হোসেন লিখেছে টুকি টুকি ইয়াস বলেন <laughs> নামাইরা জাহানিবা লিখেছে আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আস আসি আমাকে লিখেছে আম সো সরি ডিয়ার আমি আসলে সবার কাছে যে আমার ভয়েস খুব একটা ভালো লাগবে এটার কোনো কিছু নাই কিন্তু হ্যাঁ আমি এই ব্যাপারে খুবই এই, এই জায়গাটার মধ্যে আমি একদমই তোমাদেরকে ফ্রিডম দিচ্ছি। যেমন আমার কাছেও কিন্তু সবার কথা খুব একটা ভালো লাগে না। বুঝছো? যদি আমার মাঝে, মাঝে মনে হয় যে আমার কথাটা খুব একটা ভালো লাগছে না ভয়েসটা, তাহলে নো প্রবলেম। জাস্ট তুমি অন্য কোনো স্টেশন শুনতে পারো অথবা একটা কাজ করতে পারো। কোনো গান শুনতে পারো অথবা রেডিও না শুনে জাস্ট ঘুমিয়ে যেতে পারো। It's best option for you. In fact that be a good decision for you. হ্যাঁ, কারণ ঘুমানো হেলথের জন্য খুব ভালো। বুঝছো তাড়াতাড়ি ঘুমাবা খুব ভালো হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা রাইট অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে আমাকে মুসা মুসাফির মুসাফির অলিফ আমাকে লিখেছে আপু তাহসানের একা গানটি প্লে করো ওকে আচ্ছা আমি অবশ্যই ট্রাই করব দুষ্ট ছেলের মিষ্টি হাসি লিখেছে এর ফার্স্ট তোমাকে আমি মেসেজ করলাম ওকে থ্যাংক ইউ আর জিহাদ আমাকে লিখেছে <coughs> আপনার গাওটা শুনতে চাই আমি বাবা মায়ের শত আদরের মেয়ে ওকে এটা এখানে লিস্টে কি আমাদের আছে মিনা কার্টুনের থিম সংটি আমাদের লিস্টে নেই নেক্সট এপিসোড অবশ্যই আমি প্লে করার ট্রাই করবো বাট আজকে পারছি না সো সরি <laughs> আর আমাকে আরও লিখেছে হলো সাকিব আমাকে লিখেছে যে আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে ছাগলের মতো অবহেলা করবেন না আচ্ছা হতে পারে একদিন আপনি তাকে <laughs> গরুর মতো খুঁজলেন কিন্তু সে বানরের মতো নাচিয়ে চলে গেল that's true that's so true এটা আমি এটা আমি এখন ছবি তুলে নিয়ে যাব এটা ফানি লাগলেও কথাটা মানে কথা বা ওয়ার্ডিংসগুলো অ্যাকচুয়ালি ফানি লাগলেও এটা কিন্তু আসলে সত্যি কথা হ্যাঁ অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ হার্টের রোগী আমার আসলেই ভালো লেগেছে আবু আবরার আলামিন লিখেছে আপু তোমার হেয়ার খুব সুন্দর আল্লাহ কি বলে যাই হোক থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অ্যান্ড আমাকে আরও কারা লিখেছে আমাকে নমিরা নমিরা নমিরা লিখেছে আপু আপনার সংটি প্লে করো প্লিজ আচ্ছা আমি যাওয়ার আগে গানটি প্লে করে দেব আর হলো <coughs> ওকে আল্লাহ কিছু শুরু হলো আমাকে আর যে বিপ্লব কুমার লিখেছেন আরিয়ান সুমো লিখেছে two thousand twenty two will be better than two thousand twenty one ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আমরা চাই আমাদের প্রত্যেকটা দিনই আগের দিনের থেকে যেন আমাদের প্রিভিয়াস ডেট থেকে যেন আমাদের নেক্সট ডেটা ভালো হয় আল্লাহ তালা যেন আমাদের সবার জন্য একদমই আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তালা সব কিছু ভালো রাখেন এবং <coughs> আমরা যেন ভালো থাকতে পারি জাস্ট এটাই এটাই দোয়া করব আল্লাহ তালার কাছে অ্যান্ড আর যে বিপ্লব লিখেছে আপু আপনাকে অনেক মিস করছি গো আপনার তো অনেক শরীরটা খারাপ আপনি নিজের প্রতি কেয়ারফুল হন একদম <laughs> ইনশাল্লাহ আর <clears throat> মেহেদি হাসান লিখেছে টুকি টুকি টুকি টুকি টুকি টুকি টুকি আই লাভ দিস ওয়ার্ড আর আমাকে লিখেছে এইচ এম আরিফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো মিস আপু আহারে এই যে আমি আছি ডোন্ট আমি তো প্রতি শুক্রবার চলেই আসি আর এটা কি মুসাফির আলিফ লিখেছে এটা কার ছবি জঙ্কুকের ছবি নাকি কার ছবি আমি মানে এত ছোট ছবিটা বুঝতে পারছি না প্রোফাইল পিকচার আপু তাসানের আলো আলো গানটি কখন ও আচ্ছা আলো আলো গানটি প্লিজ প্লে করো না মামা মামা প্লুই মামা প্লিজ মামা মামা ফুই মামা প্লিজ একটু তুমি প্লে করে দাও মামা একটু প্লে করো আলো আলো আমি কখনো খুঁজেই পাবো না মামা প্লিজ আমি কেন কেনটা বলছি বিকজ মামা ফার্স্টে বলছি টাইম নাই এতগুলো গান প্লে করার সো এনিওয়েজ মামাকে আমি প্লিজ প্লিজ বলতে বলতে এখন যেটা করব সেটা হলো আরও কয়েকটা গান আমি একটু দেখে নিচ্ছি মানে আর কয়েকটা কমেন্ট আমি দেখে নিচ্ছি আমি কেন গানের কথা বললাম হ্যাঁ আচ্ছা সাব্বির আমাকে লিখেছি টুকি একটা গানের রিকোয়েস্ট করব ও আচ্ছা আমার নাম তুমি টুকি দিয়েছো হাউস উইক থ্যাংক ইউ আর হলো মেহেদি হাসান লিখেছে চলো ভেঙে দিই সব আড়ি আজ আছি কাল তো নাও থাকতে পারি <laughs> আরে বাবা এটা কি তুমি লিখেছো ভাই তো এটা কি কোনো গানের লাইন দেখো গানের মধ্যে না মাঝে মাঝে এমন সব লাইনগুলো থাকে এত সুন্দর আমাকে একটু বলো তো মেহেদি হাসান এটা কোন গানের লাইন জাস্ট টেল মি আমি তাহলে এখনই গানটা শুনতে চাই অ্যান্ড মাহবুব আলম লিখেছে আপু আপনি কেমন আছেন শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লেগে থাকো আমি ঠিক বুঝি না কি লিখতে চেয়েছে বাট ইয়াস আমার একটু ঠান্ডা লেগেছে অ্যান্ড ওটার জন্য আজকে একটু আই গেস তোমাদের একটু প্যারা হয়ে যাচ্ছে আমার কথাগুলো শুনতে I'm so sorry for that আর সানি আফ্রিদি লিখেছে সুইট তুমি আমাকে ওয়েলকাম করো নাই ওয়েলকাম ওয়েলকাম সানি আরে কি খবর তোমার জীবন কেমন চলে কত বছর পর সানি বলেন কেমন আছেন আপনি আচ্ছা সাইফুল ইসলাম লিখেছে আপু অনেক মিস করছি ভালো একটা গান প্লে করো আচ্ছা একটু পরে আমি একটা সুন্দর গান প্লে করে দেবো আচ্ছা আর ইভা আমাকে লিখেছে ইউ অ্যান্ড ইমরান কই গেল কই গেল কই গেল কই গেল আরে আচ্ছা ইউ অ্যান্ড ইমরান আমার ফেভারিট সিঙ্গার আচ্ছা থ্যাংক ইউ অ্যান্ড শান্ত আমাকে লিখেছে আপু তোমার হাসিটা জস ওফ ও আচ্ছা ওফ মাথা নষ্ট দ্যাটস সো সুইট উনি ও মানে অফ লিখেছেন তো সো ওটার লাইক হ্যাঁ <laughs> আচ্ছা আমাকে আরও লিখেছে রুবি জানি পড়বা না তাও লিখলাম আচ্ছা আচ্ছা তাহলে পড়বো না পড়লামই না যাও আমি পড়বই না আমি তোমার কমেন্ট পড়বো না যাও না একটু পড়ি যদি কে পপের গান প্লে করা হয় তাহলে ব্ল্যাক পিঙ্কের গান প্লে করো একটা প্লিজ ওকে লেটস খেল this love we can play that song right okay আর আমাকে নাসরিন ইসলাম লিখেছে পড়শিয়ান দ্য মাইক ওকে আর হলো আপু অনেক কোল্ড ওয়েদার আমি জানি বাপ আমি আমি জাস্ট যতক্ষণ রুমের ভিতরে থাকি আমি খুব আরামে থাকি যখন আমাকে বলে না এখন একটু বের হতে হবে আজকে বাসা থেকে যখন আমি আসার সময় অ্যাকচুয়ালি আমি জাস্ট বলছিলাম যে আমি বের হব না ভাই আমি বের হব না বিকজ এত ঠান্ডা এত ঠান্ডা আর আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে <clears throat> যাই হোক এখন একটা কাজ করব অনেকের অনেকগুলো টেক্সট পড়েছি অনেকগুলো কমেন্ট পড়েছি বাট যেহেতু অনেকগুলো গানের রিকোয়েস্ট চলে এসছে আমি একটা একটা করে গানগুলো প্লে করতে থাকি আর আমি একটু টাটা বাই বাই করে নিই তোমাদের কাছ থেকে তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকো খুব সুস্থ থেকো একদমই এবং দোয়া করি যেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি ইয়াস আর আরেকটা ব্যাপার একটু বলে রাখছি সেটা হলো যেহেতু এখন অনেক ঠান্ডা বাইরে এবং নতুন কুয়াশা পড়ছে সো ঠান্ডা লাগিও না ওকে <laughs> জাস্ট নিজেদেরকে একটু সেফ সাইডে রেখো আর সবার খেয়াল রেখো আরও যে বললাম আজকের মতো এখানেই টাটা বাই বাই করে নিচ্ছি দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট